হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম welcome to my channel RL teaching friends আজকে আমি আপনাদেরকে ফাইবার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ যারা একেবারেই যারা নতুন ফাইবারে আসছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তো যে বিষয়টি হচ্ছে ইন্টারনেট কানেকশন আপনি যদি ফাইবার ইউজার হয়ে থাকেন বা ফাইবারে নতুন কাজ করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ফাইবারে ইন্টারনেট কানেকশনটি কয়জন ব্যবহার করছেন যেমন ধরেন আপনি আপনার বাসায় ইন্টারনেট কানেকশন আছে একটি আপনি ফাইবার ইউজার আছেন একজন কিন্তু আপনার বাসায় একাধিক লোক থাকার কারণে আপনার ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করছেন দুইজন তিনজন চারজন পাঁচজন ব্যবহার করতেছে আপনার যে ইন্টারনেট কানেকশনটি দুজন তিনজন চারজন পাঁচজন ইউজ করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই আপনার যে ফাইবার অ্যাকাউন্টটি আছে সেটি ব্যান হয়ে যাওয়ার অথবা আপনার হচ্ছে অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তো সেক্ষেত্রে কেউই চায় না যে রিস্ক নেওয়ার তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্টটিকে শুরু থেকেই সেফ রাখার জন্য তো সেফ রাখতে হলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি personal broadband account broadband IP আপনাকে নিতে হবে যেটির মাধ্যমে শুধুমাত্র আপনি শুধু ইউজ করবেন আপনার মোবাইলে আপনার কম্পিউটারে যে ফাইবার অ্যাকাউন্টটি সেট করা থাকবে শুধু আপনি ইউজ করছেন আদার্স কেউ ব্যবহার করছে না তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ফাইবার অ্যাকাউন্টটি সেফ থাকবে এটা ছাড়া আপনার যদি দেখতে পান যে আপনার এটাতে প্রবলেম হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় বাইরে গেলে বিভিন্ন জায়গায় গেলে আপনার দেখা যাচ্ছে যে ইন্টারনেটের বা এই ফাইবারের বিভিন্ন কাজের আপনার আপডেটগুলো দেখতে চান বা কাজ করতে চান সেই সেক্ষেত্রে আপনি চাইলে আপনার মোবাইল ডাটা আপনি চাইলে জাস্ট মোবাইল ডাটাটা সবসময় ব্যবহার করতে হবে আপনি আবার মোবাইল ডাটা ব্যবহার করে আবার ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করবেন এমনটা কিন্তু নয় আপনাকে অবশ্যই মোবাইল ডাটা ব্যবহার করলে আপনাকে ফাইবারে পারমানেন্টলি মোবাইল ডাটাই ব্যবহার করতে হবে আর যদি আপনি ব্রডব্যান্ড কানেকশন নেন আপনাকে পারমানেন্টলি ব্রডব্যান্ড কানেকশানটাই নিতে হবে সো আপনি চাইলে ব্রডব্যান্ড আপনি চাইলে ব্রডব্যান্ডের যে ইন্টারনেট কানেকশনটি আছে পার্সোনালভাবে নিজে নিয়ে নিজে একা একা ইউজ করতে পারেন এটা ছাড়া আপনি চাইলে আপনি আপনার মোবাইলে আপনার সিমের মধ্যে আপনি মোবাইলে ইন্টারনেট বোর্ডে আপনি এমবি বোর্ডে আপনি চাইলে সেক্ষেত্রে আপনি নিজে পার্সোনাল ব্যবহার করতে পারছেন এবং আপনি চাইলে সেটাকে শেয়ারের মাধ্যমে আপনার পিসিতেও শেয়ার করে আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে প্রবলেম হবে না কারণ একটি ফাইবার অ্যাকাউন্ট আপনার মোবাইলেও আছে এবং আপনার কম্পিউটারও আছে তো সেক্ষেত্রে প্রবলেম হবে না তো আমি বলবো যে ফাইবারে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে সেফ রাখার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম